ফেসবুক পেজে ভিডিও কপি পেস্ট করে টাকা ইনকাম করার যাদের ইচ্ছে আছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক পেজে কপি পেস্ট করে ভিডিও আপলোড করে কিভাবে টাকা ইনকাম করবেন ভিডিও কোথায় পাবেন কিভাবে ভিডিও এডিট করলে আপনার ভিডিওতে কপিরাইট কন্টেন্ট পলিসি ইস্যু আসবে না আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যু আসবে না এর সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি গ্যারান্টি দিচ্ছি যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা কপি পেস্ট নিয়ে হান্ড্রেড পারসেন্ট কাজ করে সাফল্য অর্জন করবে তো আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে আপনারা যে এই পেজটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এই পেজটা অ্যাকচুয়ালি আমার পেজ আমি এই পেজে কাজ করি কপি পেস্ট কন্টেন্ট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সব কন্টেন্টই কপি পেস্ট কন্টেন্ট আমি কপি করে এই কন্টেন্টগুলো পেস্ট করেছি এইখান থেকে ভালো পরিমাণের ভিউসও পাচ্ছি আমি তো আপনারাও কিভাবে এইভাবে ভিডিও কপি পেস্ট করে ফেসবুক পেজ মনিটাইজেশন করিয়ে টাকা ইনকাম করবেন এর পুরো প্রসেস আপনাদেরকে আমি দেখাবো আপনারা কোথা থেকে ভিডিও ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে কিভাবে ভিডিও এডিট করে আপলোড করলে আপনার ভিডিওতে কপিরাইট কন্টেন্ট আসবে না কোনো পলিসি ইস্যুস আসবে না এর জন্য চলে যাব আমরা ইউটিউবে ইউটিউবে আসার পরে আমরা এখান থেকে সার্চ করব আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই কন্টেন্ট সার্চ করে নেবেন আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি ফানি ফানি লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেক এরকম অনেক ফানি ভিডিও চলে আসবে তো আপনাদেরকে এইখান থেকে আমি যদি এই ভিডিওটার চ্যানেলে একটু টাচ করে দেখি টাচ করে দেখার পরে আপনারা যদি এদিকে স্কুল করে অ্যাবাউট সেকশনের মধ্যে আসেন অ্যাবাউট সেকশনের মধ্যে আসলে এইখান থেকে দেখতে পাবেন নিচের দিকে লিঙ্কস দেওয়া রয়েছে এইখানে আপনারা গুরুত্বপূর্ণ যে বিষয়টি এইখানে আপনারা লক্ষ্য করবেন এইখানে কোনো ফেসবুকের লিঙ্ক এই চ্যানেল শেয়ার করেছে কি না যদি এইখানে কোনো ফেসবুকের লিঙ্ক শেয়ার না করে থাকে তাহলে আপনি এখান থেকে ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড করতে পারেন আপনাদেরকে সবসময় এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে অ্যাবাউট সেকশনে এসে অবশ্যই চেক করে নেবেন যেই চ্যানেল থেকে আপনারা কপি পেস্ট করবেন সেই চ্যানেলে কোনো ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে কি না এখান থেকে যদি দেওয়া না থাকে তাহলে আপনি এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করতে পারেন আমি অলরেডি ভিডিও ডাউনলোড করে রেখেছি তো ভিডিও এবার আমি ভিডিও এডিটিংয়ের প্রসেসটা দেখিয়ে দেবো ভিডিও কিভাবে এডিটিং করবেন ভিডিও এডিটিং করার জন্য আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন তবে আমার কাছে যে অ্যাপ্লিকেশনটি সবচেয়ে সহজ কিংবা কাজ করতে সুবিধা হয় যে অ্যাপসটি সে অ্যাপসটির নাম হচ্ছে আমার কাছে ক্যাপকাট তো আমি এখানে চলে যাব ক্যাপকাটে চলে যাওয়ার পরে এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে আপনাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে এখানে যেন কোনো ওয়াটার মার্ক কিংবা কোনো লোঘ যাতে না আসে তো আমি আপনাদেরকে এখান থেকে ভিডিওটা চালিয়ে দেখাতে পারতেছি না কারণ কপিরাইট কন্টেন্ট ইউটিউবে কপিরাইট কন্টেন্ট আসতে পারে পলিসি ইস্যু আসতে পারে সেই জন্য আমি এখান থেকে একটু টার্ন করে নেওয়ার পরে এখান থেকে ভিডিওটা কাট করে নিব কারণ এইখানে ভিডিওটার এদিকে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আমি এখান থেকে এখানে কাট করে নেওয়ার পরে একটু স্কুল করে এদিকে চলে আসবো আসার পরে এখানে ক্যাপকাটের যে লঘটি আছে সেটি ডিলিট করে দেবো দেওয়ার পরে আমি এখান থেকে ভিডিওটা রেশিও সিলেক্ট করে নেব রেশিও সিলেক্ট করার জন্য আপনাদেরকে এখান থেকে ফরম্যাটে ক্লিক করতে হবে ফরম্যাটে ক্লিক করার পরে ওয়ান বাই ওয়ান রেশিওসে ক্লিক করবেন রেশিওসে ক্লিক করার পরে আপনি এখান থেকে এটা জুম করে দিবেন দেওয়ার পরে আপনার কাজ এখান থেকে শেষ আপনার কাজ এখান থেকে শেষ হওয়ার পরে আপনি সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি সব সময় লো কোয়ালিটির ভিডিওটি তৈরি করে নেবেন তো আমি আমি এখানে চারশো আশি এমবিপিসের রেশিওসটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে আমি কনভার্টে ক্লিক করে দিলাম এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমরা এখান থেকে অপেক্ষা করব তো এখান থেকে আমাদের ভিডিওটি অলরেডি এক্সপোর্টিং হয়ে গেছে এক্সপোর্টিং হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ফেসবুকে আমি আপনাদেরকে বলেছিলাম আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভিডিও কনভার্ট করবেন কিভাবে ভিডিও এডিট করবেন করার পরে আপনি আপলোড করবেন এখান থেকে আমি চলে যাব পোস্টে পোস্টে যাওয়ার পরে এখান থেকে হোম সেকশনে চলে যাব হোম সেকশনে যাওয়ার পরে আমি এখান থেকে পোস্টের যে জায়গাটি আছে সেখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে নিব ভিডিওটি ভিডিওটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাদের প্রত্যেকটা ভিডিওর যে টাইটেলটি দিবেন সেই টাইটেলটি যেন সেম হয় একই রকম টাইটেল প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করতে হবে আমি যেহেতু ফানি ভিডিও আপলোড করি আর এখানে যেহেতু আমি একটা অন্য রকমের ভিডিও আপলোড করতেছি সেহেতু আমি একই রকমের টাইটেল ভিডিওতে আপলোড ইউজ করব তো এখান থেকে আমি টাইটেলটা দিয়ে নিই আপনাদের জন্য S T most popular funny video দেওয়ার পরে এখান থেকে আমি এখন হ্যাশট্যাগুলো দিয়ে নিব comedy funny funny viral video fun for you comedy video তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখন সব কিছু ক্লিয়ার আমি এখন ভিডিওটি এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমি একটা গ্রুপে শেয়ার করে দিব ভিডিওটা ভিডিও শেয়ারিং একটি গ্রুপ আছে সেখান থেকে আমি শেয়ার করে দেবো ভিডিওটা এখান থেকে পোস্টে ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা পোস্ট হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করব আপনাদের সামনে আমি লাইভ সরাসরি ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওতে যদি কপিরাইট কন্টেন্ট আসে কোনো পলিসি ইস্যুস আসে তাহলে এটা ভিডিও আপলোড হওয়ার এখানে ফিনিশ হওয়ার তিন সেকেন্ডের মধ্যেই চলে আসবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না কোনো পলিসি ইস্যুস আসবে না অলরেডি ভিডিওটি আপলোড হয়ে গেছে এখন ফিনিশিং ফিনিশিংয়ের কাজ চলতেছে এখন ভিডিওটা চেক করতেছে ওরা ফেসবুক অলরেডি আমাদের ভিডিওটি কিংবা আমার ভিডিওটি সাকসেসফুলি ফেসবুকের পেজে আপলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে আপনাদের দেখাই ভিডিওটা সাকসেসফুলি আমাদের পোস্ট হয়ে গেছে আপনারা যদি এই নিয়মগুলো ফলো করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কোনো দিনই কোনো কপিরাইট কন্টেন্ট পলিসি ইস্যু আসবে না আপনার কপিরাইট স্ট্রাইক আসবে না তো আশা করি বোঝাতে পেরেছি আর কার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এর পরবর্তীতে আমি নিয়ে আসবো ফেসবুকের ভিডিও কিভাবে ফেসবুকে কপি করে আপলোড করলেও পলিসি ইস্যু আসবে না এই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে